আকসারা আহলিয়া নিসা এই জাহান্নামের মধ্যে দেখলাম মহিলারাই বেশি জ্বলছে মহিলারাই বেশি জ্বলছে কিলা লিমাদা ইয়া রাসুলাল্লাহ সাহাবিদের প্রশ্ন করলেন বলা হলো কেন তারা জাহান নামে কেন আল্লাহ সব বললেন বিকুফরিহীনা তাদের কুফুরির কারণে তারা জাহান নামে সাহাবিরা বললেন আইয়া ফুরনবিল্লা আল্লাহ রাসুল এরা কি আল্লাহর সাথে কুফুরি করে তখন আল্লাহ রসুল বললেন না আল্লাহর সাথে না আশির তারা স্বামীর অবাধ্য স্বামীর অকৃতজ্ঞ আল্লাহ রসুল উদাহরণ দেয়া বোঝালেন এই বুঝটা খুব কঠিন বুঝালেন লাউ আহসান্তা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাত মিনকা শাইয়া তুমি যদি যুগের পর যুগ তাকে দেখাশোনা করো হঠাৎ একদিন যদি সে দেখতে পায় তোমার কাছে কিছু খারাপ তখন সে বলবে মা অজাত্তুমিনকা খয়রান কত্ত তোমার কাছ থেকে আমি কল্যাণকর কিছু পেলাম না একদিনে সব অস্বীকার বুঝেননি ভাষাটা আপনার বছরের পর বছর তার খেদমত করে আসছেন দেখাশোনা করে আসছেন একদিন শুধু একটা কথা বলেছেন তখন ও একবারেই বলে দিবে জীবনে তোমার কাছ থেকে ভালো আচরণ পেলাম না এটা কার স্বভাব স্ত্রীর স্বভাব এটা আচ্ছা আমার প্রশ্ন আলাদা বারো বছর সংসার করছেন চব্বিশ বছর সংসার করছেন এইরকম কথা স্ত্রী বলতে পারে না হ্যাঁ পারেই তো বলতে নাকি এইরকম কথা তো বলতে পারেই কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন এই রকম ছোট্ট একটা কারণে মহিলারা জাহান নামে জ্বলছে আল্লাহর নবী নিজে দেখে বললেন কথাটা তাহলে এখন তো অনেক মহিলা তার স্বামীকে ধরে মারেও নাকি মারে না খেতে দেয় না এর প্রমাণ তো অনেক আছে কথা বুঝা বাড়ি থেকে বের করে দেয় দরজা খুলে না এই প্রমাণ তো অনেক আছে কিন্তু ধরে ঝাঁটা দিয়ে মারে এই প্রমাণও নাকি আছে অবস্থা যদি এইরকম হয় আর ছোট্ট একটা কথা বলার কারণে আল্লাহ নবী বলছেন অধিকাংশ মহিলা জাহান নামে তার অন্যতম কারণ যে স্বামীদের প্রতি তারা কৃতজ্ঞ না আলোচনাগুলো সব মহিলাদের বিপক্ষেই গেল মনে হয় তাই না বিপক্ষে গেল মহিলাদের তাই না না আমি পুরুষদের যেমনি বলেছি আপনি দায়ুস দায়ুস মানে কি আপনি চিন্তা করতে পারবেন না আপনি তো অভিভাবক আজকে বক্তব্য শুনছেন আগামীকাল যদি বিয়ে খেতে যান আপনার স্ত্রীকে আপনার মেয়েকে এমন ভাবে সাজাবেন যত গহনা আছে ওর সব দিয়ে সাজা উলঙ্গ করে আপনি বিয়ের বাড়িতে নিয়ে যাবেন আপনি কি দায়ুস না দায়ুস খুঁজতে আপনি আমেরিকায় গেলেন কেন দায়ুস খুঁজতে আপনি ইন্ডিয়ায় গেলেন কেন আপনি নিজেই দায়ুস বিয়ে খেতে যাচ্ছেন আপনি স্ত্রীকে উলঙ্গ করে নিয়ে যাচ্ছেন কেন আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এক সপ্তাহ যাবত নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করছে করছে না এক সপ্তাহ যাবত গান বাজনা চলছে এক সপ্তাহ যাবত লাইটিং করে রেখেছেন মানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই এটা কি হিন্দুর বিয়ে না মুসলমানের বিয়ে কে বললো হিন্দুর বিয়ে মুসলমানে বিয়ে দিচ্ছে কারবার সব পতিতালয়ের মতো পতিতার মতো কারবার হ্যাঁ আপনার জন্য সুসংবাদ এটাও আছে রসদ সাল আলহিসাল্লাম বলছেন আর দুনিয়া উল্লোহা মাতা সারা পৃথিবীটাই ভোগ্য বস্তু অহৈরু মাতা দুনিয়া আলমারাতু সলেহা তবে এটাও ঠিক এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু হল সতী দিনদার নেককার মহিলা হলো সবচেয়ে উত্তম সম্পদ আল্লাহ নবী তো এটাও বলে দিয়েছেন রসদাম বলছেন যে মহিলারা যদি একটা দুইটা না মাত্র চারটা কাজ যদি করে ইজা সল্লক্ষম সাহা যদি পাঁচ শক্ত সালাত আদায় করে অসমাত রমাজানের সিয়াম রাখে ও আহসানা থরজাহা লজ্জা স্থানে যদি হেফাজত করে ও আত আদবা আলাহা স্বামীর যদি খেদমত করে ফল তাদুল মিন আই আবু আবিল জান্না সাত জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে স্বাধীনতা দিবেন চারটা কাজের কথা বলেছেন আমাদের মহিলাদের যতটা স্বাধীনতা দেওয়া আছে পুরুষদের জান্নাতে যাওয়ার জন্য ততটা স্বাধীনতা নেই আপনি অনেক ফজিলত দেখতে পাবেন কিন্তু ওখানে পুরুষও জড়িত একশো বাইশ পৃষ্ঠার একটা হাদিস সহি মুসলিম আল্লাহ নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম বলছেন মামিন মুসলিম যে সুন্দর করে অজু করবে দাঁড়িয়ে যদি দুই রাখাত সালাদাই করে আল্লাহ নবী সাল্লাম বলছেন ওয়াজাবাতলাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে কি বুঝলেন মুকবিলুন আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবিহি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দুই রাকাত সালাত ভয় করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে শুধু পুরুষরা আছে না মহিলারা আছে এখানে হ্যাঁ উভয়ই আছে শুধু পুরুষদের ফজিলত কই মহিলাদেরই ফজিলত বেশি যদি আপনি খাদেজার মতো হতে পারেন আসিয়ার মতো যদি হতে পারেন তো স্পেশাল ফজিলত খাদেজার যে ফজিলত যা পৃথিবীতে কোনো পুরুষকে আল্লাহ দান করেনি শুধু সাধারণ মানুষ হিসাবে খাদেজার যাদের সম্মান খাদেজার আনহা আল্লাহ রব্বুল আলমিন সরাসরি খাদেজাকে সালাম দিয়েছে খাদেজা নারী না পুরুষ কোন পুরুষকে আল্লাহ সালাম দিয়েছেন তার দলিল কোথায় নাই আর একটা জিনিস এই দুনিয়া থেকে সাধারণ মানুষ সরাসরি জান্নাত দেখতে পেয়েছেন এরকম কোন পুরুষ নাই পঁচিশশো আট নম্বর হাদিস কোন পুরুষ সরাসরি আর নবী তো বাদ তারা তো দেখেইছেন সাধারণ মানুষের মধ্যে আবু বাকারও তো একজন মানুষ উমরও একজন মানুষ ওসমানও একজন মানুষ আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে সাধারণ মানুষ হিসাবে কোনো পুরুষ এই দুনিয়া থেকে জ্যান্ত জান্নাত দেখেননি কেউ কিন্তু একজন মহিলা দেখেছেন কে আসিয়া রসদাল্লাহ সাল্লাম বলছেন ফেরাউন তার লোকদেরকে নিয়ে গিয়ে চারটা প্যারাক মেরে দুই হাতে দুই পায়ে প্যারাক মেরে বালির উপরে চিত করে ফেলে রাখত শুধু একটাই কারণ আল্লাহর প্রতি ইমান এনেছে ফাইদা দাহাবু যখন তারা চলে যেত চলে যেত রোদের মধ্যে রেখে তখন চলে যেত রসসাল্লাহ বলছে চল্লা তালাইহাল মালাইকা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেস্তা এসে তাকে ছায়া দান করত আল্লাহ রসুল বলছেন এরপরে আল্লাহ রসুল বলছেন তখন আসিয়া দোয়া করছে রব্বিবনিলি ইন্দাকা বাইতান ফিল জান্না আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাত তৈরি করে দাও উফ আল্লাহ রসুল বলছেন ফাকাশাবাল্লাহ হিজাবাহু আল্লাহ রব্বুল আলামিন পর্দা খুলে দিলেন রাত বাইতান ফিল আসিয়া সরাসরি তাজা অবস্থায় জান্নাতে তার ঘরটা দেখে ফেললেন এটা কার মর্যাদা মহিলা মেয়েদের মর্যাদা আপনি খাদিজার মতো হন আপনি আয়েশার মতো হন আপনি ফাতেমার মতো হন আপনি আসিয়ার মতো হন আপনি মারিয়ামের মতো হন আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক মর্যাদা আছে আমি আপনাকে গালিগালাজ করতে এসেছি এটা উদ্দেশ্য না আমি আপনাকে বলতে এসেছি আপনি আয়েশার মতো দিনদার মহিলা হন খাদিজার মতো দিনদার মহিলা হন যেন আল্লাহ আপনাকে সম্মান দান করে এটাই তো চাওয়া এটাই পাওয়া বন্ধুরা আমার আজকের প্রেক্ষাপটটা উল্টে গেছে মহিলারা বুঝছে না বাচ্চা হওয়া মাত্রই কেবল বয়স সাত আট হয়েছে ওই গান শিখায় ডুগি তবলা বাজায় হারমোনিয়াম কিনে দিয়েছে এক তারা কিনে দিয়েছে প্রতিদিন সকালে গান শিখতে যায় এটা মুসলমানের মহিলা না এই দিনাজপুর বড় মাঠে যখন সম্মেলন হবে তখন নগ্ন মহিলারা এসে সেখানে নাস্তানাস্তি করবে এ কি হিন্দুর মহিলা না মুসলমানের মহিলা না মুসলমানেরই মহিলা আপনি জানেন না হয় এই দুনিয়ায় আপনাকে করে দেওয়া হবে সুর অথবা বানর চার হাজার বিশ নম্বর হাদিস সহি বুখার আবু ইবনু মাজার মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন ইউ জাফু রু সাহুন বিল মাসিফল মুকান্নিয়াত নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নর্তকী দ্বারা যারা গান বাজনা করে এই ধরনের মহিলার দ্বারা স্বাগত জানানো হবে ওয়াজ আলু মিনহুমুল কিরাদাতাওয়াল খানাজির এই অবস্থা যখন হবে তখন আল্লাহ তাদেরকে হয় শুকুর করে দেবেন অথবা বানর করে দেবেন বুঝেন মনে হয় কথাটা আজকে খুব দপিয়ে বেড়াচ্ছেন কিন্তু কাল কি কিয়ামতের মাঠে আপনাকে শুয়োর করে উঠানো হবে আপনাকে বানর করে উঠানো হবে এটা কি ভালো হবে বুঝেন নি মনে আমার কথা বুঝছেন কথা আপনাদের প্রেক্ষাপট আমাদের প্রেক্ষাপটটা পুরোটা কি হয়ে গেছে উল্টা হয়ে গেছে এখন সব কাজে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে এর নিদর্শন হলো এরা একদিন হয় শুকুর হয়ে যাবে শুকুর ছিলেন কি শুয়োর অথবা বানর হবে তাহলে কিয়ামতের মাঠে শুক্রত বানর করে উঠানো হবে এটা কি ভালো হবে এদের পরিণাম কি হবে জাহান না আল্লাহ আমাদের মাফ করুক আল্লাহ আমিন না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে নিজের বোনকে নিজের মাকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করুন সুন্দর একটা পরিবার গড়ার চেষ্টা করুন বন্ধুরা আমার না হলে পরিবেশটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে চল্লিশটা নারীবাদী সংগঠন আছে বাংলাদেশে চল্লিশটা তারা কি চায় যারা পর্দার মধ্যে থাকে তাদেরকে বের করে রাজপথে নামাতে চায় তারা না হলে এত ধর্ষণের ঘটনা ঘটছে তাদের কোনো প্রতিবাদ নাই এই বাংলাদেশে বাইশটি জেলায় বাইশটি পতিতালয় আছে বাইশটি পতিতালয় আছে আজও নারীবাদী সংগঠনগুলো বলে না এই পতিলতা বন্ধ করা হোক বলে পহেলা বৈশাখের নোংরা ঘটনা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি একটা লুচ্চা দিবস পালিত হয় দেশে নাম দেশের ভালোবাসা দিবস এই দিবসে নারী পুরুষ ছেলে মেয়ে ছাত্র ছাত্রী কপত কপতি জেনা ব্যবিচারে একাকার হয়ে যায় কেউ দেখার নাই নাম দিছে সুন্দরী প্রতিযোগিতা আছে না একটা এই মুসলিম দেশে সুন্দরী প্রতিযোগিতা হয় লাক্স প্রতিযোগিতা হয় একটা আর এখানে অংশগ্রহণ করে বাংলাদেশের মহিলারা তাদেরও বাপ আছে তাদেরও মা আছে বাপ মা এত বেহায় হলো কি করে এত নিচু হলো কি করে মুসলমানের বাচ্চা হওয়া সত্ত্বেও নিজের মেয়েকে আদরের মেয়েকে ওপরে হাতে তুলে দিচ্ছে সুন্দরী প্রতিযোগিতার জন্য ধর্ষণ কি এমনি বাড়ছে স্কুল কলেজগুলির যে অবস্থা আজকে বিশ্ববিদ্যালয়গুলির যে অবস্থা বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়াশোনা করেছি যে অবস্থা মানে কল্পনার বাহিরে ওই দিক আর যাচ্ছে না সময় অনেক বলে ফেলেছে বেশি বললে আপনারা আর বিরক্ত হবেন বিরক্তর বিষয় না আপনি মুসলিম দিনী ভাই বোন হিসাবে আপনাকে বলতে চাই এই জাহিলিয়াত থেকে ফিরে এসে আপনাকে জান্নাতের পথে চলতেই হবে বিকল্প কোনো পথ খোলা নাই এই জাহিলাতের মধ্যে আমি ঢুকে আমাকে আপনাকে ঢুকায় আপনাকে জাহান নামে পথে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে অনেক কথা বলেছি জাজাকুমুল্লাহ খায়রান আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদের আমাদের কবুল করুক আল্লাহ আমিন আমি কিছু বই নিয়ে আসছি প্রশ্নোত্তর আরকানুল ইসলাম বইটা আছে তেরোশো তিরিশটা প্রশ্নোত্তর তার মধ্যে আছে এই বইটা মঞ্চে আছে আপনারা সংগ্রহ করবেন আর নতুন একটা বই বের হয়েছে তাবলিগের স্বরূপ তাবলিগের স্বরূপ একটা বই বের হয়েছে নতুন এই বইটা আপনারা মঞ্চ থেকে সংগ্রহ করবেন পাশাপাশি একটা ঘোষণা দিচ্ছি আমরা একটা নতুন পত্রিকা বের করা শুরু করেছি মাসিক আল এখলাস এই পত্রিকাটা আপনারা মাসে মাসে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের তফিক দান করুক আমিন যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে মাফ করুন তাদেরকে নেকি দান করুন আমিন যারা মারা গেছেন তাদের কবর আজা মাফ করুন তাদেরকে জান্নাতবাসী করুন আমিন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু